সবকিছু ছবি তুলে ফেসবুকে দিতে হয় না কিছু পার্সোনাল জিনিস থাকা লাগে পার্সোনাল একটা area personal space personal life personal charity personal good deeds এটা লাগবে আপনার السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ রব্বুল আজহাউল জালালের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আজকে আমাদেরকে এশার সালাতের পরে এরকম চমৎকার একটি সোশ্যাল গ্যাদারিংয়ে একত্রিত হওয়ার তৌফিক আনায়ত করেছেন আমরা শুরুতেই ফর্মালি আল্লাহ তালাকে থ্যাংকস জানাই শুক্রিয়া জানাই আমরা সবাই পড়ছি মতো শুকুর আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে আমি সহি বুখারি থেকে একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করব যে হাদিসটিতে আল্লাহ রসুল্লাহ ইসলাম সাত শ্রেণীর ব্যক্তিকে কেয়ামতের দিন আল্লাহ তালা আরসের ছায়ার নিচে ছায়া দিবেন এই বিখ্যাত হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব এবং আশা করবো যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যাতে করে শেষে আপনাদের কাছ থেকে আমি এক দুই মিনিটের সামান্য কিছু ফিডব্যাক নিতে পারি যে আপনারা কতটুকু বুঝতে পারলেন সো মনোযোগটা একেবারে আমার দিকে হবে হ্যাঁ ডানে বায়ে কোনো দিকে তাকানো যাবে না হাদিসটি সহি বুখারিতে এসেছে আর হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন সৈয়দানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري এটা হচ্ছে হাদিসের টেক্সট তো আবু হরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিকে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের দিন in the day of judgement তার আরসের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল মানে the just ruler the just king ন্যায়পরায়ণ শাসক প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক বা রাষ্ট্রপ্রধান দুই নম্বর হচ্ছে আফি ইবাদাতিল্লা এমন যুবক যে তার যৌবনটাকে আল্লাহর আবাদতে কাটিয়েছে তিন নম্বর হচ্ছে ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে ঝুলে থাকে চার নম্বর হচ্ছে পরজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ও তাফারকা আলাই এমন দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে পৃথক হলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে একসাথে থাকলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে পাঁচ নম্বরে হচ্ছে এমন ব্যক্তি দা আথুম ইমরাতুন দাতু মানসুবিন ওয়া জামাল এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত বংশের খুব সুন্দরী রূপসী ভেরি বিউটিফুল লেডি একজন নারী তাকে পাপ কাজের জন্য আহ্বান করেছে কিন্তু সেই পাপ কাজে সাড়া না দিয়ে প্রত্যাখ্যান করে বলেছে ইন্নি আহাবুল্লাহ আমি এই কাজ করতে পারবো না কারণ আমি ভয় পাই একজনকে তিনি কে খালিয়ান ফাফাদাত আইনা সাত নম্বর ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যে একা একা আল্লাহকে স্মরণ করে চোখের পানি ছাড়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহর ভয়ে তার অশ্রুসিক্ত হয় তার চোখ বেদারদার করে পানি নামে এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো আরসের নিচে ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না এই হচ্ছে হাদিসের সরল বঙ্গানুবাদ হাদিসটি সহি বুখারিতে এসেছে হাদিসের টেক্সট থেকে পরে যে সহজ সরল বঙ্গানুবাদ করলাম এটা আপনাদের মোটামুটি বুঝে আসছে না বুঝে এসেছে এরপরে ব্যাখ্যা করলে আরো ভালো বুঝতে পারবে এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছে আবু হরার রদি আল্লাহ তালান আবু হরারা রদি আল্লাহ তালান নাম শুনেছেন আপনারা আল্লাহ রসুল একজন বিখ্যাত সাহাবি ওনার নাম কিন্তু আবু হরায়রা ওনার নাম হচ্ছে আব্দুর রহমান আবু হরায়রা রাদি আল্লাহ তালাহুর আসল নাম কি সবাই বলতে হবে আব্দুর রহমান তো উনি আবু হুরায়রা হলেন কি করে হিদরাতুন মানে বিড়াল আর হুরায়রা মানে ছোট্ট বিড়াল তো উনি বিড়াল পালতেন বিড়াল নিয়ে দুষ্টামি করতেন আমাদের অনেকে শখ আছে ঘরে আমরা বিড়াল পালি তো উনি একবার ঢোলা জামা জুব্বার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে রাসুল সাল্লামের কাছে আসছেন আল্লাহ রাসুল দেখলেন যে আবু হরারা বিড়াল নিয়ে দুষ্টামি করতেছে তো আল্লাহ রাসুল সাল্লাম রসিকতা করে মজা করে ডাক দিলেন ইয়া আবা হরায়রা এই বিড়ালের বাবা আসলে নাম কি ছিল আব্দুর রহমান টাকা দরকার ছিল ইয়া আব্দুর রহমান এটা না ডেকে রাসুসা ইসলাম মজা করে বললেন ইয়া আবা হুরায়রা হে বিড়ালের বাবা তো রাসুসা ইসলাম কিন্তু এরকম মজা প্রায় করতেন প্রায় সাহাবাদের মধ্যে তিনি মজা করতেন রসিকতা করতেন তবে এটা হালাল রসিকতা ছিল হালাল এন্টারটেইনমেন্ট রাসুসা একটু রসিকতা করে বললেন ইয়া আবা হরায়রা হে বিড়ালের বাবা তখন থেকে আবু হরায়রা রাদিয়াল্লাহ তালুকে সবাই আব্দুর রহমান না বলে বিড়ালের বাবা বলে ডাকতে শুরু করলো সুহান আল্লাহ এবং উনি নিজেও এটা নিজের জন্য পছন্দ করলেন বিড়ালের বাবা তো ওনার নাম হচ্ছে বেসিকলি আব্দুর রহমান কিন্তু যেহেতু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন এবং রাসুসা ইসলাম একবার যখন হে বিড়ালের বাবা বলে ডাক দিলেন তারপর থেকে উনি কি হয়ে গেলেন আবু হরায়রা উনি এই হাদিসটি বর্ণনা করেছেন উনি নিজে শুনেছেন রাসুসা ইসলামের কাছ থেকে এই হাদিসটি উনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি উনার চেয়ে বেশি হাদিস কোনো সাহাবি বর্ণনা করেননি পাঁচ হাজার তিনশত চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন মসজিদে নবীর পাশে একটা বারান্দা আছে এটা এটাকে বলে সুফা এই বারান্দায় যে থেকে থেকে পড়াশোনা করতো ওনাদেরকে বলা হতো আহলে সুফা আবু হরারদুল্লাহ এই আহলে সুফার সদস্য ছিলেন উনি বলতেন যে আমাদের অনেক সাহাবারা ব্যবসা করতো কেউ এটা করতো সেটা করতো আমি কিছুই করতাম না আমার শুধু খাওয়ার ব্যবস্থাটা হইলেই আমি রাসুসাহ ইসলামের সাথে থাকতাম সারাদিন থাকতাম আর উনি যাই বলতো আমি এটা মানুষের কাছে বর্ণনা করে পৌঁছে দিতাম সুহান এজন্যই উনি এত হাদিস বর্ণনা করেছেন শুরুতে উনি এত হাদিস বর্ণনা করতে পারতেন না উনি একবার বললেন ইরাসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম আসমা আমিনকে হাদিস আন ক্যাসিয়ারান আমি তো আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি ফালা আহফাজ কিন্তু এগুলো আমার মনে থাকে না কি করব আল্লাহ রসুল্লাহ ইসলাম বললেন উপসুত রেদাক তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও আবু হরার রাদু চাদর বিছিয়ে দিলেন রসুল্লাহ ইসলাম ওই চাদরের মধ্যে এরকম হাত বুলিয়ে দিলেন বললেন এবার এটা গায়ে দাও এটা গায়ে দেওয়ার পর থেকে উনি বললেন এরপর থেকে জীবনে যত হাদিস শুনেছি আল্লাহ রাসুসাল্লামের মুখ থেকে একটাও ভুলি নাই একটাও ভুলিনি রাসুসাল্লামের দোয়ার বরকত রাসুসাল্লামের দোয়ার বরকতটা এরকম ছিল উনি যদি কোনো লোনা পানির কুয়ার মধ্যে অজু করে কুলির পানি ফেলতেন ওইটা মুহূর্তের মধ্যে মিঠা পানির কুয়া হয়ে যেত গাছের মধ্যে ফল ধরে না রাসুসাল্লাম টাচ করলে এর পরের বছর ফল হতে হতে একেবারে শয়লাভ আনাস রাদিল্লাহ জন্য একবার দোয়া করে দিয়েছিলেন আল্লাহ তাকে সন্তান বেশি দাও তাকে সম্পদ বেশি দাও তো সন্তানের দোয়া এত কাজে লাগছে ওনার সব মিলে বিরাশি জন সন্তান ছিল আশি জন ছেলে দুইজন মেয়ে আর উনি বলতেন যে আমার এমন খেজুরের বাগান ছিল মদিনার সবার খেজুরের বাগান বছরে খেজুর দিত একবার আমার খেজুরের বাগানে বছরে খেজুর হতো দুইবার রাসুল ইসলামের দোয়ার বরকত মদিনার অনেক নবজাতক সন্তানদের মাথায় চুল গজায় না রাসুসাহ ইসলাম কোনো নবজাতক সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি বড় হয়ে যেত বারাকা রাসুসাহ ইসলাম হাত বুলিয়ে দিলেন ওই হাত বুলানো চাদর আবু হু গায়ে পড়লেন আর ভুলে না কিছু আর কিছু ভুলে না অনেক ওরিয়েন্টালিস্টরা আবু হরার রাদিল্লাহ তালানহুর এই হাদিস বানানোর ব্যাপারে সাসপিশন ছড়ায় সন্দেহ ছড়ায় যে উনি এত হাদিস শুনলো কবে একজন মানুষকে এত হাদিস কারো কাছ থেকে শুনে মনে রাখতে পারে নাকি আপনারা আমার যত কথা শুনেন কয়টা মনে রাখতে পারবেন তারা সন্দেহ ছড়ায় যে আবু হরার এগুলো নিজ থেকে মনে হয় বলেছে আসলে না কখনো না নেভার উনি রাসুসা ইসলামের কাছ থেকে যেমনটি যেমনটি শুনেছে ঠিক তেমনটি তেমনটি বলেছে এবং এটা হচ্ছে রাসুসা ইসলামের দোয়ার বরকত ওই যে চাদরে হাত বুলিয়ে দিয়েছে তাহলে হাদিসের যে বর্ণনাকারী আবু হরার রাদিল্লাহ ওনার ব্যাপারে একটা ছোটখাটো ধারণা পেয়ে গেলেন না আপনারা আচ্ছা, এবার আমরা হাদিসে চলে যাই আল্লাহ রাসুসা ইসলাম বলেছেন সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরসের নিচে ছায়া দিবেন যেদিন আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ইউজিল্লুহমুল্লাহ ফি দিল্লিহি আল্লাহ তালা সেদিন তার নিজের ছায়া দেবেন বলতে উদ্দেশ্য হচ্ছে ফি দিল্লি আরশিহি আল্লাহর আরশের ছায়ায় তিনি সাত শ্রেণীর ব্যক্তিকে সেদিন রাখবেন আল্লাহর আরশের ব্যাপারে আপনারা শুনেছেন না যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া আল্লাহ তালা আরশের উপর পজিশন নিয়েছেন আল্লাহ তালার পজিশন কোথায় আরশের উপর আরস হচ্ছে মহাবিশ্বের সব কিছুর উপরে এটার অবস্থান আমরা খালি চোখে উপরে কি দেখি আকাশ আসলে আমরা আকাশ দেখি না এটা দেখি মহাশূন্য স্পেস প্রথম আকাশ যে কত বড় তার কোনো হিসাব নাই এই যে পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় পুরো পৃথিবীটাই তো আমাদের দেখার সুযোগ হয়নি এই পৃথিবীর চেয়ে নাকি এবার সূর্য কয় গুণ বড় কেন ইমাজিন দ্যাট তেরো লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে এরকম কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম বিলিয়ন বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে এটার পরে আরেকটা গ্যালাক্সি সবচেয়ে কাছের অ্যান্ড্রামোডা ওটা আরো বড় ওইখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি এরকম প্রত্যেকটা গ্যালাক্সি ঘুরছে প্রত্যেকটা তারা তাওয়াফ করছে মহাশূন্যে এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশ কিন্তু অনেক উপরে এই যে নাসার বিজ্ঞানীরা অমুক বিজ্ঞানীরা রকেট দিয়ে এখানে যায় ওখানে যায় এরা প্রথম আকাশের এক কোটি ভাগের এক ভাগও এখন অর্জন করতে পারেনি ওই প্রথম আকাশের পরে হচ্ছে দ্বিতীয় আকাশ ওই দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনেন আপনার হাতের আংটি যদি আপনি বিশাল মাঠের মধ্যে ছেড়ে দেন একটা মরুভূমির মধ্যে ফেলে দেন পুরো মাঠের তুলনায় হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহ প্রথম আসমানটা ঠিক তত ছোট দ্বিতীয় আসমান আরো বড় তৃতীয়টা আরো বড় যত উপরে ঊর্ধ্বাকাশের যত কাহিনী একটার চেয়ে একটা বড় এরকম ষাটটা আকাশ তার উপরে সিদ্ধাতুল মুনতাহা বর্ডার এরিয়া তার উপরে লাজামান লামাকান ওইখানে সময়ের হিসাব নাই স্পেস নাই সময় নাই কারণ আল্লাহরে সময় দিয়ে বাধা যায় আমাদের যেমন বসতে জায়গা লাগে আল্লাহর পজিশনে থেকে জায়গার প্রসঙ্গটা আসে না কারণ লাইসাকা মিসলি হিসাই উনি কারো মতো না উনি উনার মতো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার মতো কেউ নাই তো তিনি কার মতো তিনি তার মতো তার মতো কেউ নাই তো তিনি কার মতো তিনি তার মতো তার উপরে হচ্ছে আল্লাহর কুর্সি তার উপরে আল্লাহর আর্শ সেখানে আল্লাহর পর্দা এ পর্দার পেছনে আল্লাহ তালার সত্তা আমাদের বাড়ির পর্দাগুলো কি দিয়ে তৈরি বলেন তো কাপড় দিয়ে আল্লাহর পর্দাগুলো আলো দিয়ে তৈরি নূরের পর্দা পর্দাটাই আলো এজন্য সাহাবারা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ রাইতা রব্বাক আপনি কি মেরাজের রাতে আপনার রবকে দেখেছিলেন রাসুলাম বলেছিলেন নূরুন আন্না রব উনি তো নূর আলোর পর্দা চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা আমি কিভাবে দেখবো তার মানে সরাসরি দেখেননি আল্লাহ আল্লাহ তালার সাথে সিক্রেট মিটিং হয়েছিল কনভারসেশন হয়েছিল কথাবার্তা হয়েছিল তার উপরে হচ্ছে আর্স ওই আরসের ছায়ার নিচে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন কয় শ্রেণীর সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন যে দিনটা হবে খমসিন আলফাসানা মিম্মা তাহাদুন পঞ্চাশ হাজার বছরের সময় একটা দিন কেয়ামতের দিন পঞ্চাশ হাজার বছর মানুষগুলো সব হয়রান হয়ে যাবে ইসলাম বললেন প্রতিটি মানুষ হফাত কারো পায়ে জুতা নেই আমাদের প্রত্যেকের জুতা আছে না আজকে সেদিন জুতা থাকবে না অরাতান ন্যাকেট উলঙ্গ গাড়ি নাই কিছু নাই ঘোড়া নাই গোরলা জন্মদিনের পোশাকে সবাই পাগলের মতো আম্মাজান আশা বলুন আসলে এটা কেমন কথা কারো গায়ে যদি ড্রেস না থাকে তো সবাই লজ্জা পাবে না একে অন্যকে দেখে হাসাহাসি করবে না আল্লাহ রাসুলাম বললেন লিকুল হুম ইদিন ইয়গ্নি আয়সা সেদিনটা এত ভয়ঙ্কর হবে যে অন্যের কি অবস্থা এটা চিন্তা করতেই সে ভুলে যাবে নিজের অবস্থা নিয়ে এত পেরেশানিতে সে থাকবে ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত পেরেশান সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা কুকুরের মতো বেরিয়ে আসবে সামনের দিকে মানুষ হাঁপাতে থাকবে দৌড়াতে থাকবে ক্লান্ত শ্রান্ত কেউ কাউকে চেনে না ভাই ভাইকে চিনবে না পরিচয় দিবে না মা ছেলেকে দেখে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে থেকে পরিচয় দিবে না সবাই ইয়ান আফসি ইয়ান আফসি ওই ভয়ঙ্কর দিনে আল্লাহ তালা সাত শ্রেণীর লোককে তার সে নিচে ছায়া দিবেন আমরা কি চাই না যে আমরা ওই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হই আমরা আল্লাহ তালার কাছে কামনা করি আমরাও যেন সেই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে সে ভয়ঙ্কর দিনে আল্লাহ তালার সের নিচে ছায়া পেতে পারি আরো জোরে আমরা সবাই পড়ি আমিন ওই সাত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল ন্যায়পরায়ণ শাসক the just ruler the just king যেই বাদশাহ যেই শাসক যেই কিং তার প্রজাদের প্রতি ন্যায়পরায়ণভাবে বিচার করে ইকুয়ালি ট্রিট করে সবাইকে কারোর উপর জুলুম করে না কারণ আল্লাহ তালা জুলুম পছন্দ করেন না আল্লাহ কারোর উপর জুলুম করেন কেমতের দিনের বিচারে তিনি কারো উপর জুলুম করবেন আল্লাহ তালা বলেন ইন্নি হারাম তো জুলমা আলা নফসি আমি আমার উপর জুলুমকে হারাম করেছি ফালা তালামু তাই তোমরাও তোমাদের উপর জুলুম করো না খবরদার আর জুলম জুলুমা চুন ইয়মাল কেয়ামা যারা পৃথিবীর বুকে কারো উপর জুলুম করবে এই জুলুমটা জুলুমাত হয়ে অন্ধকার হয়ে তার কাঁধে চেপে বসবে কেয়ামতের দিন সো আল্লাহ তালা প্রথম সাতজনের মধ্যে সর্বপ্রথম যাকে আরশের নিচে ছায়া দেবেন তিনি হচ্ছেন ইমামুন আদেল just king the just ruler ন্যায়পরায়ণ শাসক যারা আদালতের সাথে কাজ করে ইন্নআল্লাহ ইয়ামরুকুম বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ তাআলা এই আদালতের ব্যাপারে জাস্টিসের ব্যাপারে সবসময় তিনি আদেশ করেন জাস্টিস ভায়োলেট হয় ন্যায়পরায়ণতা ইনসাফ এটা ভায়োলেট হয় এটা আল্লাহ তালা কখনো চান না যারা বিচার করার সময় ন্যায় বিচার করে উভয় পক্ষের কথা শুনে যারা রায় দেওয়ার সময় ন্যায় সঙ্গতভাবে রায় দেয় যারা জনগণের ট্রিট করার সময় সঠিকভাবে ট্রিট করে সেই ধরনের রাজা যারা সেই ধরনের কিং যারা রুলার যারা তারা সেদিন স্থান পাবে এটা শুধু আল্লাহর কাছেই না তারা যারা জাস্ট রুলার তাদেরকে দুনিয়ার মানুষরাও পছন্দ করে না অনেক উদাহরণস্বরূপ বলছি ফর এন এক্সাম্পল এই যে রেসেপ্তে এরদোগান জাস্ট উদাহরণ আরো অনেক ভালো ভালো রুলার আছে আপনারা আরো ভালো বলতে পারবেন তো এই যে তুরস্কের রেসেপ তেব এরদোয়ান মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে উনি খুব কনসার্ন চমৎকার চমৎকার উদ্যোগ নিচ্ছে এটা আমাদের খুব ভালো লাগে না আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদেরকে উজ্জীবিত করে ইভেন কি অমুসলিম রাষ্ট্রপ্রধান যারা এই জাস্ট রুলার যারা সব সময় কি করে ন্যায়পরায়ণতার সাথে মানুষের সাথে ট্রিট করে তাদেরকে সবাই পছন্দ করে কানাডার প্রধানমন্ত্রীর নাম জানেন আপনারা এই যে জাস্টিন ট্রুডো সে অমুসলিম তাই না খ্রিস্টিয়ান খুব সম্ভবত তারপরেও তাকে সবাই খুব পছন্দ করে কেন ইজ এ জাস্ট রুলার তাই না জনগণের প্রতি সে ন্যায়পরায়ণ একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক সে সো ইমামুন আদিল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 মসজিদের সাথে ঝুলে থাকে মসজিদের সাথে সবসময় লেগে থাকে মসজিদের সাথে সম্পৃক্ত মসজিদ ছাড়া আর কিছু ভালো লাগে না এরকম কিছু টাইপ লোক আছে না মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে বাসায় কিন্তু মন পড়ে আছে কই আমাদের অনেকের যায় মসজিদে কিন্তু মন থাকে কই বাড়িতে উল্টা হয়ে যায় আর কি উল্টা যেন না হয় অনেকে দেখবেন যে জোহর নামাজ পড়ে বাসায় আসছে বাট মনটা পড়ে আছে মসজিদে এই তিন নম্বর ব্যক্তি হচ্ছে রজুলুন কলবুহ আল্লাহ বিল মাসাজিদ তিন নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে আর মসজিদ খুব ভালো লাগে জোহর পরে বাসায় আসে কিন্তু মনটা পরে থাকে মসজিদে ভাবে যে আসরটা পড়তে কখন যাব আবার আসরের সময় যে যখন বের হয় মনে মনে ভাবে মাগরীবের সময় আমি কই থাকবো আশেপাশে সুরাও থাকবে কিনা মসজিদের জায়গা থাকবে কিনা নামাজটা জামাতে হবে কিনা একটা টেনশন একটা পেরেশানি সবসময় মসজিদের দিকে মনটা লেগে থাকে সব সময় এই ধরনের লোককে আল্লাহ তালা সেদিন তার আরশের নিচে ছায়া দেবেন একটা হাদিস আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন যে মান গদা ইলাল মসজিদি আও রাহা আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি কুল্লামা গদা রাহা সকাল সন্ধ্যা যে ব্যক্তি সবসময় মসজিদে যায় যতবার সে মসজিদে যাবে ততবার আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার জন্য স্পেশাল একটা অ্যাপার্টমেন্ট তৈরি করবেন স্পেশাল একটা বাংকুয়েট হল তৈরি করবেন যে এরকম বাংকুয়েট হল যেখানে তার হসপিটালিটি তাকে আপ্যায়নের জন্য ফেরেস তারা বসে থাকবে আল্লাহ এজন্য মসজিদের সাথে যেন আমরা আমাদের সম্পর্কটাকে গড়ে তুলি যদি এই কোভিডের কারণে মসজিদে যাওয়ার সুযোগ খুব একটা আমাদের হচ্ছে না আমি জানি না আপনাদের এলাকাগুলোতে কি অবস্থা যেতে পারেন পারেন না আমি নিজেও অনেক দিন মসজিদে নামাজ পড়তে পারছি না মাঝে মাঝে আমাদের ইউনিভার্সিটিতে যেতাম জুমার সালাতে এখন সেটাও যাওয়া যায় না সুযোগ নাই একটা সময় ছিল অনেকে যায়নি এখন মসজিদের দরজাগুলো বন্ধ আমার মোহতারাম মরহুম নানা শ্বশুর গোলাম সরোর সাইদি নানা ভাই ইন্তেকাল করেছেন আপনারা জানেন উনি চমৎকার একটা আলোচনা করেছিলেন উনি বলছিলেন যে হে যুবক তুমি কি এখনো মসজিদে যাবে না তুমি কি দেখছো না গোটা বিশ্বের মসজিদগুলোতে তালা ঝুলছে কখন তোমার হুশ ফিরবে আর কবে তুমি নামাজি হবে এখন তো তুমি চাইলেও যেতে পারবে না এখন তো চাইলেও যেতে পারছি না ঠিক কিনা একটা সময় যাই নাই অনেকেই যায় নাই এখন মন চাচ্ছে মসজিদে যে নামাজ পড়বো তারপরও যাওয়ার সুযোগ নাই এই যে মালয়েশিয়াতে প্রায় এক বছর ধরে আমরা মসজিদে রেগুলারলি যেতে পারছি না কিছুদিন অবস্থা ভালো হলে খুলে দেয় তারপরে আবার লকডাউন আবার এমসিও মুভমেন্ট কন্ট্রোল অ্যাক্ট তো চাইলেও কিন্তু আমরা যেতে পারবো না এবং এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণ হবে কিনা আমাদের কোনো গ্যারান্টি আছে নতুন আরেকটা করোনা ভাইরাসের ধরন পাওয়া গিয়েছে ইউকেতে লকডাউন সব ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যান্সেল ওটা নাকি এই কোভিডের চারা দশ গুণ বেশি শক্তিশালী এটা যদি চারদিক থেকে হামলা করে অ্যাটাক করে আমরা যাব কোথায় একটা সময় মসজিদে আমরা যাই নাই এখন চাইলেও যেতে পারছি না যেন সম্মানিত ভাইয়েরা আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তালা আমাদেরকে উত্তরণ দিক মসজিদগুলোকে আল্লাহ তালা খুলে দেওয়ার ব্যবস্থা করে দিক আমরা যেন আবার আগের মতো মসজিদে যে আল্লাহ তালাকে সেজা দিতে পারি সরজুলুন কলবহুমা আল্লাহ বিল মাসাজিদ তিন নম্বর হচ্ছে এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে দেখবেন অনেক লোক আছে মসজিদে গেলে ভালো ফিল করে he feels good he feels very comfortable মসজিদে গেলে কেমন যেন একটা আরাম লাগে শান্তি লাগে প্রশান্তি অনুভব হয় হয় না আপনাদের মসজিদে গেলে অনেকের ঘুমও চলে আসে শান্তির চোটে মসজিদে জুমার খোদবা দেওয়ার সময় ঘুম আসে না অনেকের কারণ ওই সব গুনার বোঝা তো মসজিদের বাইরে ফেরেস্তারা রেখে দিয়েছে এবার হালকা হয়ে পাতলা হয়ে প্রশান্ত চিত্তে মসজিদে ঢুকলে প্রশান্তের ঘুম চলে আসে এজন্য আমাদের কামনা ইচ্ছা বাসনা আকাঙ্ক্ষা এমন যেন হয় যে আমরা যেন সবসময় মসজিদ কেন্দ্রিক থাকতে পারি কাজী নজরুল খুব চমৎকার করে লিখেছেন মসজিদেরই পাশে আমার যাতে গড়ে বসে মোয়াজিনের আজান শুনতে পাই শুনেছেন না আপনারা মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গোরে হতেও মোয়াজিনে রাজান শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোরাজাব হতে গুনাগর পাইবে রেহাই বল সবাই মসজিদেরি পাশে আমায় কবরে দিও ভাই যেন গোরে হতেও মোয়াজিনে রাজান শুনতে পাই কত মুমিন নামাজি ভাই মসজিদাঙ্গিহীনাতে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে ওই আল্লাহ নাম জপতে চাই আল্লাহর নাম জপতে চাই মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই যেন করে হতেও মোয়াজিনে রাজান শুনতে পাই পড়েন আমিন অসাধারণ চেতনা হোয়াট ইজ স্পিরিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে খুব সমস্ত কেন্দ্রীয় লাইব্রেরির পাশে নজরুলের কবরটা আজও আছে আমি জেয়ারত করেছি একবার যে পাশে মসজিদ কেন্দ্রীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার পাশেই নজরুলের কবর আজান হচ্ছে লোকেরা দোয়া করছে কবর জায়াত করছে কি চেতনা ছিল হৃদয় থেকে দোয়াটা করেছেন আল্লাহ কবুলও করেছেন আলহামদুলিল্লাহ সরজুলুন কলবহু মুআল্লাকুন বিল মাসাজিদ তিন নম্বর ব্যক্তি হচ্ছে যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে সালাতের সাথে ঝুলে থাকে সেজদার সাথে ঝুলে থাকে মসজিদের সাথে সম্পর্ক আমরা বাড়াবো তো এখন থেকে রাজি আছেন সবাই আচ্ছা চতুর্থ শ্রেণী হচ্ছে রজুলানি তাহাব্বা ফিল্লা ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাই এমন দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসা তারা যাই করে আল্লাহর জন্য করে আমরা একে অপরের সাথে দেখা হলে বলি না ভাই ওহেব্বু কাফিল্লা আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি বলি না এই যে আল্লাহর জন্য ভালোবাসা একে অপরকে আল্লাহর জন্য যদি কেউ ভালোবাসে এই দুইজন লোককে আল্লাহ তালা সেদিন আরো সেরে নিতে ছায়া দেবে হাদিসে কুৎসিতে আল্লাহ তালা সেদিন বলবেন আইনাল মোতা হাবুন আবি জালালি আমার জন্য একে অপরকে ভালোবাসতি তারা কোথায় কোথায় তোমরা যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছ কোথায় তোমরা আসো আজকে উদিল্লু কুমফি দিল্লি ইয়মা লা দিল্লা ইল্লা দিল্লি আজকে আমার আরশের নিচে আমি তোদের ছায়া দিয়ে রাখবো আজকে আমার দেয়া ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই তাই আমরা একে অপরকে যারা আল্লাহর জন্য ভালোবাসবো তাদেরকে আল্লাহ তালা সেদিন আরশের নিচে ছায়া দিবেন সুহান আল্লাহ পড়েন আল্লাহর জন্য ভালোবাসা কি যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তার কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয় তার সাথে বসলে আখেরাতের কথা স্মরণ হয় এমন বন্ধু আরেকজন আছে এর সাথে বসলেই শুধু হিন্দি সিনেমার গান এর সাথে বসলেই শুধু হারাম আলাপ এর সাথে বসলেই অপ্রয়োজনীয় কথাবার্তা অন্যের গিবত চগলখড়ি ব্যাক বাইটিং এগুলো এটা আল্লাহর জন্য তার সাথে সম্পর্ক নয় তার সাথে সম্পর্কটা আমার আল্লাহর জন্য আল্লাহ তালার কারণে আমি